নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম গিয়েছিলেন আল্লাহ সবকিছু ঘুরালেন জান্নাত জাহান্নাম দেখলেন আল্লাহর সাথে কথা বললেন ফিরে আসলেন আবার বাইতুল মাকদিসে যখন ফিরে আসেন তখন রাসুল সাল আলী সাল্লামকে বিদায় জানানোর জন্য আদম থেকে নিয়ে ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী বাইতুল মাকদিসে এসেছেন চারশো আটচল্লিশ নম্বর হাদিস সই মুসলিম খুলুন আল্লাহ নবী সাল্লাম দেখছেন পৃথিবীর সব নবী বাইতুল মাকদেশে উপস্থিত মেয়েরাজের রাত্রিতে দুই রাখা সালাত পড়বেন ইমামতি করবেন কে ঠিক এই মুহূর্তে আপনি ভাবতে পারবেন সেখানে আছেন আদম আলাই সালাতাম সেখানে আছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাম আবুল আম্বিয়া সেখানে আছেন মুসা কালিমুল্লাহ সেখানে আছেন ঈসা রুহুল্লাহ সেখানে আছে সারা জাহানের শাসক দাউদ এবং সোলাইমান বাপ বেটা আছেন উপস্থিত এতগুলো নবী উপস্থিত সেখানে ইমামতি করবেন কে ঠিক ওই মুহূর্তে জিব্রিল আমিন আল্লাহর নবীর হাততে ধরে আমাদের নবীর হাততে ধরে সামনে দিয়ে বলছেন আজকে সব নবী উপস্থিত থাকলেও ইমামতি করবেন আপনি এই কত বড় নবী রসুল সাল্লাম বলেছেন ফালাম্মা সাল্লাম তোম সারাপ্তো যখন আমি সালাদ শেষ করে সালাম ফিরিয়েছি যখন সালাদ শেষ করে সালাম ফিরিয়েছি পিছনের দিকে তাকিয়ে দেখি আমার পিছনে যত মুক্তাদি সবগুলোই হলো পৃথিবীতে পাঠানো নবী রাসুল লক্ষ লক্ষ নবী রাসুল একসঙ্গে মুক্তাদি এই নবীকে লক্ষ্য করে এই রাসুলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এই মোহাম্মদ যদি কোনো কথা নিজের পক্ষ থেকে বলতো তাহলে আমি তাকে গলা কেটে দিয়ে বিচ্ছিন্ন করে দিতাম তাকে আমি হত্যা করতাম কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খিয়ানাত করেছেন হুজুর কিভাবে পারে ও খতিব সাহেব আপনি কিভাবে পারেন নিজ ইচ্ছায় কোরআন হাদিসে নাই বর্ণনা করছেন কি করে জাল হাদিস বর্ণনা করছেন কি করে জয়ীফ হাদিস বর্ণনা করছেন কি করে সাহাবাকারাম এত সচেতন ছিলেন আমি ওইদিকে যাচ্ছি না আপনাকে শুধু ইঙ্গিতে একটা কথা বলি সম্প্রতি আপনাদের বলে গেছিলাম গতবার একটা বই উপহার দিব তাবলিগের স্বরূপ এই গত সপ্তাহে বের হয়েছে আজকে আপনারা পাবেন ইনশাল্লাহ তাবলিগের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে প্রচলিত তাবলিগের ফাজাইলে আমুল সহ ফাজাইলে দরুদ ফাজাইলে সাদাকাত ফাজাইলে কোরআন ফাজাইলে হাজ ফাজাইলে জিকির যতগুলো চ্যাপ্টার আছে সেখানে এত জাল হাদিস আর এত জয়ীফ হাদিস উল্লেখ করা হয়েছে আর এত ভুয়া কথা উল্লেখ করা হয়েছে আমরা ওইটা তাবলিক করে কি করে ছড়িয়ে দিই কিভাবে সারা দেশেই চলছে মুসলিম উম্মাকে কোরআন এবং সুন্নার বিধান বাদ দিয়ে কোরআন এবং সুন্নার বিধান বাদ দিয়ে আমরা আবদ্ধ করেছি জাল হাদিসের জালের মধ্যে সালাতে জাল হাদিস সিয়ামে জাল হাদিস হজ্জের মধ্যে জাল হাদিস জাকাতের মধ্যে জাল হাদিস সই হাদিস মানার লোক নাই আবার উল্টাটা বলি কি আবার উল্টাটা বলছি হাদিস কি জাল হয় হাদিস আবার জাল হয় কি হাদিস জাল হয় না হাদিস জাল হয় এটা যদি বিশ্বাস কেউ না করে তার ইমানই থাকবে না হাদিস জাল হয় আপনি বলেন কি যেমন একটা হাদিস আপনি যদি বিশ্বাস করেন অবস্থা কি হবে লানাবিয়াবাদী এক মিথ্যুক তৈরি করেছে হাদিস আমার পরে কোনো নবী আসবে না ইল্লা আল্লাহ আল্লাহ চাইলে আসতে পারেন আপনারা বলেন আল্লাহ চাইলে নবী আসতে পারেন না দেখেন বলছে পারে এক শ্রেণীর মানুষ বলছে পারে আর আচ্ছা আল্লাহ চাইলে কি পারে না বলেন দেখি সব পারেন না তার নবী আসতে পারে না এই দেখেন আপনারা বিভক্ত হয়ে গেছেন এখন উত্তরটা কি হবে বলেন তো না উত্তর হয়নি আল্লাহ চাইলে সবই পারে দেখেন এখনই বলছি হ্যাঁ আসবে নবী আর আবার বলে যে আমি যে বললাম ইল্লা ইয়া আল্লাহ আল্লাহ চাইলে আসতে পারেন এইটা জাল হাদিস এবার বলেন কোন জায়গায় শয়তানটা হাত দিয়েছে চিন্তা করেন ইল্লাইয়াশা আল্লাহ আল্লাহ চাইলে আসতে পারে আর সবাই জানে যে আল্লাহ যা চান সেটা তো হবেই লা নাবিয়া বাদি এটা সহি বুখারির পাঁচশো নয় পৃষ্ঠের হাদিস আমার পর কোন নবী আসবে না আনা খত আমন নবীন আমি হলাম নবীদের শেষ নবী এতটুকু হাদিস এই লা নাবিয়া বাদির সাথে ওই ইবলিশ শয়তান ভণ্ড নবী যোগ করেছে আল্লাহ আল্লাহ চালে আসতে পারেন এর উত্তর কি জানেন আল্লাহ চাইবেন না মনে থাকবে উত্তরটা সবাই মনে রাখবেন এর উত্তরটা কি আল্লাহ চাইবেন না কারণ তিনি বলে দিয়েছেন মোহাম্মদ হলেন কি শেষ নদী এই জায়গায় হাত দিয়েছে বলেন এটা যে জাল হাদিস এটা বিশ্বাস না করলে ইমান থাকবে এই দেশের এক শ্রেণীর লোক আছে যারা কাদিয়ানি বলা হয় বলা হয় না তারা কি মুসলমান তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি হলো নবী আস্তাকফরুল্লাহ আল্লাহর নবীকে যে শেষ নবী বলে বিশ্বাস করে না সে মুসলমান থাকতে পারে না সে কাফে অসম্ভব অথচ দলিল হলে জাল হাদিস তাদেরকে বিভ্রান্ত করেছে আপনি যদি আজকে সই হাদিস গ্রহণ না করে জাল হাদিস গ্রহণ করেন প্রথমত দলিল ভিত্তিক আমুল করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন সহি মুসলিমের দ্বিতীয় খণ্ডের সাতাত্তর বিশটা সতেরোশো আঠারো নম্বর হাদিস মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফহরত কেউ যদি কোনো আমুল করে আর ওই আমুল করার নির্দেশ আমি মোহাম্মদ না দেই তাহলে ওইটা প্রত্যাখ্যাত ওইটা বর্জনীয় ওইটা চলবে না তাহলে মোহাম্মদের আদর্শ যেখানে নাই সেখানে আমি কি যেতে পারি না জান্নাতে কে নিয়ে যাবেন জান্নাতে সুপারিশ করে কে নিয়ে যাবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্য কেউ দেখুন ওহির বিধানের কাছে আত্মসমর্পণের জন্য সবাই একমত যদিও তাদের নিজেদের নামে মাঝাব তৈরি করেছে যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লার বক্তব্য লাহিল্লুলিয়াহাদিন আইয়া খুদা বিকৌলিনা দেখেন আমি চার ইমামের বক্তব্য উপস্থাপন করছি দলিল ছাড়া কোনো আমল করবেন এই অধিকার আপনার আমার না যে কোনো ক্ষেত্রে দলিল দরকার আর দলিল মানে কি ওহির বিধান ইমা বলছেন ফতোয়া স্বামী ছয় নম্বর খণ্ডের দুইশো তিরানব্বই পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এবং তিনজন ছাত্র থেকে সঠিক বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে ইমা আবহানিফা থেকে লাহিন আইয়া আমার কোনো কথা গ্রহণ করা তার জন্য হালাল নয় যে জানে না মিন আইনা হু আমি কোথায় থেকে গ্রহণ করেছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন অবশ্যই দলিল লাগবে আর একটা কথা তিনি বলছেন মিজানুল কুবরা আব্দুল হাব সারানির লেখা এই বইয়ের তিরিশ পৃষ্ঠার মধ্যে আসছে তিনি বলছেন দলিল পেলেও দলিলটা দেখতে হবে সহি কিনা তার প্রসিদ্ধ কল এজা সহাল হাদিস ফাহুয়া যখন হাদিস সহি হবে জানবে সেটাই আমার মাঝাব একদিকে চলছে ভুয়া আমুলের আড্ডা সেটা সালাতের মধ্যে হতে পারে সিয়ামের মধ্যেও হতে পারে জাকাতের মধ্যেও হতে পারে বাংলাদেশে জাকাতুল ফেতরে দেওয়া হয় কয়সা অর্ধছা এটা হলো ইরানের ইরাকের সা অনুযায়ী দেওয়া হয় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইরাকে এসেছিলেন না মক্কা মদিনা এসেছিলেন সা হবে এই মাপ অনুযায়ী এক সা সম পরিমাণ কত কেজি আড়াই কেজি এক সা দিতে হবে কিন্তু আমি কোথায় পেলাম যে ইরাকের সা অনুযায়ী অর্ধ সা ফেতরা দিতে হবে যদি এক সা ফেতরা হয় আড়াই কেজি চাউলের মূল্য এখন কত একশো টাকা চল্লিশ চল্লিশ আশি আর বিশ কত একশো টাকা সবাই একশো টাকা খায় না তার বেশি খায় কেউ পঞ্চাশ টাকা কেজু খায় খায় না তার ফেতার আরো বাড়বে এই জন্য খাদ্য বস্তু দ্বারা ফেতরা দেওয়ার কথা বলা হয়েছে যে যে মানের খায় সে সে মানের খাদ্য দিয়ে ফেতরা দিবে এটাই হলো হাদিস অথচ টাকা নির্ধারণ করে দিলাম কত পঞ্চান্ন টাকা হলো এ দেশের মুসলিমরা যদি রাসুল সাল্লাম হাদিস অনুযায়ী পনেরোশো দশ নম্বর হাদিস খুলুন সহি মধ্যে এসেছে যদি রাসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য অনুযায়ী হাদিস অনুযায়ী এক সাকরে সবাই ফেতরা দিত বাংলাদেশে দরিদ্র মানুষরা উপকৃত হতো কিন্তু সেখান থেকে আমরা বিরত আছি একটাই কারণ পেঁয়াজটা বাঁধিয়েছে জৈব এবং জাল হাদিস সব জায়গায় মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে শেষ করার পিছনে আছে জৈব এবং জাল আপনাদের ওই তথ্যটা বলে দিই আজকে ভুল বুঝবেন না বাংলাদেশে প্রচলিত আছে আলেমরা বলে সিহা সাত্তা বলে না সিহা সিত্তা বলে না মানে ছয় খান সহি কেতাব এই কথা কি ঠিক না মহাদ্দিসগণ নাম রেখে গেছেন সহিহাইন বুখারি এবং মুসলিম দুইটা সহি কেতাব আর বাকি চারটা কেতাবের নাম হলো কি সুনান সুনানু আরবা ইমাম আবু দাউদ নাম রেখেছেন সুনানু আবি দাউদ ইমাম তিরমিজি গ্রন্থ সুনানু তিরমিজি ইমাম ইবনু মাজার গ্রন্থ সুনানু ইবনু মাজা সুনানু নাসাই চারটা সুনানের কেতাব যদি আপনি চিন্তা করেন উপমহাদেশে এই কথাটা ছড়িয়ে দিয়েছে কি সিহা সিত্তা ছয়খান সহি কেতাব এটা উপমহাদেশের কথা অথচ এই ছয়টাকে এই চারটা কেতাবের মধ্যে সোনালের কেতাবের মধ্যে জৈব হাদিস আছে কতগুলো আজকে আপনাকে সচেতন হতে হবে আবু দাউদে আছে এক হাজার চুয়ান্নটা তিরমিজিতে আছে আটশো বত্রিশটা ইবনু মাজাতে আছে আটশো ছিয়াত্তরটা নাসাইতে আছে তিনশো নব্বইটা মোট এই চারটি কেতাবে তিন হাজার একশো বাহান্নটি জৈব এবং জাল হাদিস আছে তিন হাজার আচ্ছা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণা করে বলছেন হাদিসটা জয়ীফ তাহলে কি আবু দাউদের সব হাদিস সহি একটা দাঁড়ি কাটার হাদিস আছে দাঁড়ি ছাটার হাদিস আছে তিরমিজের মধ্যে দ্বিতীয় খণ্ডের একশো পাঁচ পৃষ্ঠা ইমাম তিরমিজি বলছেন হাদিসটা জাল তাহলে তিরমিজির সব হাদিস সহি তারাই বলে গেলে আমাদের কেতাবে জয়ীফ হাদিস আছে তারা যদি না বলে যেতেন তাহলে মুসলিম উম্মার চোখ খুলতো না জাল হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন জয়ীফ হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন আর এটা নিয়েই বর্তমানে দ্বন্দ্ব চলছে সর্বত্র অতএব আমি এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি সেটা হলো দলিল খুঁজতে হবে দ্বিতীয় কথা হলো দলিলটা যেন কি হয় সহিওয়ালা কথা মনে থাকবে ইমাম মালিক রহেমহল্লা বলছেন ইন্নামানা বাসার আমি মানুষ মাত্র উসিব উক্তি ভুলও করি সঠিকও করি রাই অতএব আমার মতামত তোমরা যাচাই করো এদা অফাকাবিল কিতাব সুন্না যদি আমার মতামত কেতাব এবং সুন্নার সাথে মিলে যায় ফাখুজুহু তাহলে ধরো ওয়াইল্লাম ইউআফিক ফাতরুকুহু যদি আমার কথা আর হাদিসের সাথে মিল না হয় তাহলে আমার কথাকে বর্জন করো বলুন আলহামদুলিল্লাহ ইমাম মালিক কত বড় ব্যক্তি তার মধ্যে কোনো গুড়ামি ছিল না তিনি বলছেন আবাদা মুসলিম প্রথম খণ্ডের বারো নম্বর পৃষ্ঠাটা তিনি বলছেন মালিক বলছেন ওই ব্যক্তি নিরাপদ না যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে আর ওই ব্যক্তি কখনো ইমাম হতে পারবে না অর্থাৎ ইমাম মালিক বললেন জয়ীফ হাদিস চলবে না দুইটা কথাই বললেন দলিল মানো দলিলটা কি হতে হবে সহি হতে হবে ঠিক ইমাম শাহি রহিমাহুল্লাহ বলছেন মিজানুল কুবরা প্রথম খণ্ডের তেষট্টি বিশটা খুলুন তিনি বলছেন ইদা রয়তুম কালাম ইউ খালিফুল হাদিস ফাল মালুবিল হাদিসে ওয়াজরিবু কালামিয়াল আল হায়েত তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী ইমাম শাফির মতো এত বড় বিদ্যান তিনি বলছেন তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী তাহলে আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো হাদিসের প্রতি আমুল করো ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন দশ লক্ষ হাদিসের হাফেজ ভালো করে শুনে রাখুন কোন ইমামেরই অপরাধ নেই এই ইমামগুলো মারা যাওয়ার চারশো বছর পরে এই দলীয় মাঝাবের উৎপত্তি হয়েছে তাহলে কেন ঠেলা ঠেলি কেন দলাদলি ইমা আহমদ বিন হাম্বল দশ লক্ষ হাফেজ তিনি বলছেন আল্লাহ তো কল্লিদনি তোমরা আমার তাকলিদ করো না ওলা তো কল্লিদ মালিকান ওলা উসাইয়া ওয়ান্না খিয়া খুদিল আহকাম মিন হাইসু আখাদু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ তোমরা আমার তাকলিদ করো না ইমাম মালিকের তাকলিদ করো না ইমাম আউজাইয়ের তাকলিদ করো না ইমাম নাখির তাকলিদ করো না ইমাম শাফির তাকলিদ করো না বরং তোমরা সেখান থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে কোরআন এবং সন্না থেকে খুদিল আহকাম মিন হাইস আখাদু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল এই উক্তি করছেন একদুল জিদ ফিয়াহ কামিল ইস্তাহেদ তাকলিদ এই বইয়ের বত্রিশ পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন এটা ইমাম বিন হাম্বল রহিমহল্লা হাদিস সহিটা গ্রহণ করতে হবে এই জন্য তিনি বলছেন প্রথম বললেন দলিল মানো আগে তাকলিদ করো না এরপরে দলিলটা যে সহি হতে হবে ইমাম বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন মারে উলুমিল হাদিস ইমাম হাকিমের একটা গ্রন্থ তিরিশ পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন ইন্নাল আলিমা ইদা আলাম ইয়ারিফ সাহিয়া ওয়া সাকিমা ওয়া নাসিকা ওয়াল মানসিকা ফালা ইউসাম্মা আলিমান তিনি বলছেন কোন আলেম যদি সহি জয়ীফ না বুঝে নাসেক মানসুক না বুঝে তাকে তোমরা আলেম বলো না ইমাম আহমদ বলতে চেয়েছেন যে সহি জয়ীব যাচাই করে কথা বলে না তাকে আলেম বলা যাবে না বলুন ইমাম আবু হানিফার কোনো দোষ আছে ইমাম মালিকের কোনো দোষ আছে ইমাম আহমদের হাত কোনো দোষ আছে ইমাম শাফির কোনো দোষ আছে না তারা সবাই বলেছেন কেতাব এবং সুন্নার দিকে ফিরে যাও আজকের প্রেক্ষাপট হয়ে গেছে এক একজন এক এক দর্শন নিয়ে আমরা কি হয়ে গেছি বিভক্ত হয়ে গেছি হয়নি বিভক্ত বাংলাদেশে চলছে বন্ধুরা আমার আপনাকে একটা টার্গেট থাকতে হবে কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে যদি এইটা ঠিক না থাকে বিপদে পড়বেন আজকে ভাগ করে নিয়েছে আমরা শুরুতে ভাগ হয়েছে শুরুতে চারটা খারিজি শিয়া মুরজিয়া কাদারিয়া চারটা ভাগে ভাগ হয়েছে মুসলিম উম্মা এরপর হয়েছে রাফেজি এরপর হয়েছে মুতাজেলি এরপরে হয়েছে মুজাসিমা মুসাব্বিহা এরপরে ভাগ হয়েছে আর একটা তৃতীয় শতাব্দী হিজড়িতে সুফিবাদ যে সুফিবাদকে আজকে একটা নতুন নামকরণ করা হয়েছে অথচ এই সুফিবাদ তৈরি হয়েছে চারটি দর্শনের আলোকে কটা দর্শনের আলোকে একটা হলো গ্রিক পারসিক আর একটা হিন্দু আর একটা হলো ব্রাহ্মণ এই চারটি সভ্যতার আলোকে সুফিবাদের জন্ম হয়েছে আর এর স্তর করেছি কি আমরা শরীয়ত তরিকত মারেফত হাকিকত শুধু এই স্তর না তরিকা তো হাজার হাজার আছে বন্ধুরা আমার আমি কথাটা কেন বলছি বলার উদ্দেশ্য হলো মুসলিম উম্মা কোরআন এবং সুন্না থেকে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে কি হয়ে গেছে বিচ্যুত হয়ে গেছে আল্লাহ নবীর আদর্শ নেই